হামলা তৃতীয় দিন ছাব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রে অনেকটা কাছে পৌঁছে গেছে রাশিয়ার সেনাবাহিনী কিয়েভে সকাল থেকে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ চলছে কিয়েভের বিভিন্ন রাস্তায় ও আশেপাশে এলাকায় রুশ সেনাবাহিনী ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে তিন হাজার পাঁচশো রুশ সেনা নিহত হয়েছে রাশিয়ার সঙ্গে অস্ত্রবিরতি নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনা সম্ভাব্য তারিখ ও ভেন্যু ঠিক করা নিয়ে ক্রেমিলেনের সঙ্গে কথা বলেছে কিয়ে কিয়েভে রুশ সেনারা প্রথম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে উপকণ্ঠে পৌঁছে যান দ্বিতীয় দিনও বিমান ক্ষেপণাস্ত্র হামলা চলছে বেসামরিক এলাকাতেও হামলা হয়েছে রুশ হামলার প্রথম দিনে ইউক্রেনে অন্তত একশো সাঁত্রিশ সামরিক বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলমান ইউক্রেনের সংকট নিয়ে ভিউয়ারের মনে নানা ধরনের প্রশ্ন আছে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে